আসসালামু আলাইকুম আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার ঝিনুক আকৃতিতে গড়ে তোলা দেশের প্রথম কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের নির্মাণ কাজ শেষ পর্যায়ে ইতিমধ্যে দোহাজারি কক্সবাজার রেলপথের কাজও প্রায় পঁচাশি শতাংশই শেষ এখন এ কাজের উদ্বোধনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সকল প্রকল্প সংশ্লিষ্টরা এই রেলপথ নিয়ে সারা দেশের মানুষেরও আলাদা উচ্ছ্বাস রয়েছে ঢাকা থেকে সকালে ট্রেনে উঠে দুপুরে কক্সবাজার নেমে সমুদ্রে দৌড়ঝাঁপ ঘোরাঘুরি শেষে রাতের ট্রেনেই ফিরতি যাত্রা এমন স্বপ্ন আগামী জুনেই বাস্তবে রূপ নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা সমুদ্র সৈকত থেকে তিন কিলোমিটার দূরে সদর উপজেলার ঝিলংজার চান্দের পাড়ায় উনত্রিশ একর জমির উপর সামুদ্রিক ঝিনুকের আদলে নির্মিত হচ্ছে দেশের একমাত্র আইকনিক রেল স্টেশন ব্যয় হবে দুশো পনেরো কোটি টাকা স্টেশন এলাকা ঘুরে দেখা যায় কারো দম ফেলার সুযোগ নেই খুটখুট আর বড় শব্দের টের পাওয়া যায় বিশাল কর্মজঙ্কের স্টেশন ভবনের একপাশে ঝিনুকের স্টিলের কাজ শেষ বহুদূর থেকেও নজর কাড়ে ছয়তলা স্টেশন ভবনের মূল কাঠামো স্টেশন ভবন ছাড়াও সতেরোটি স্থাপনা তৈরি হচ্ছে যেগুলো ব্যবহার করা হবে রেলওয়ের নানা পরিচালনা ও বাণিজ্যিক কার্যক্রমে দোহাজারি কক্সবাজার রেলওয়ে প্রকল্পের iconic station building construction manager Mohammad Abdul Jaber Milon বলেন যেটা সবচেয়ে চ্যালেঞ্জের ছিল সেই স্টিল ক্যানোপির কাজ সত্ত্বেও পঁচাত্তর শেষ প্ল্যাটফর্মের কাজও পঁচাত্তর শতাংশ শেষ হয়ে গেছে মূল ভবনের পুরোটাই শেষ এখন বেশিরভাগ কাজই ফিনিশিংয়ের তিন মাসের মধ্যেই মূল ভবন ও আশপাশের কাজ শেষ হবে বলে আশা করছে টেকনাফের সেন্ট মার্টিনে আজ বেলা দুটা তিরিশ মিনিটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে সেন্ট মার্টিনে জেলা প্রশাসনের তথ্য সেবা কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান তিনি বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী তেত্রিশতম এই সভায় সভাপতিত্ব করবেন সভায় কমিটির দশ সদস্য বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন এতে সেন্ট মার্টিন সহ জেলায় পর্যটন স্পটগুলোর ব্যবস্থাপনা ও পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি বান্দরবানের নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমরু গ্রামে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আগামীকাল রোববার থেকে সরানোর প্রক্রিয়া শুরু হবে বর্তমানে এখানে আশ্রয় নেওয়াদের দুই তৃতীয়াংশ বিভিন্ন ক্যাম্পে নিবন্ধিত শুধু এক তৃতীয়াংশের নিবন্ধন পাওয়া যায়নি আন্তর্জাতিক Red Cross red crescent society ICRC এবং সরকারের উচ্চ পর্যায়ের সমন্বয়ে পরিচালিত সবশেষ গণনায় গত বুধবার পর্যন্ত তমরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে তাঁবু টাঙিয়ে মোট দুই জন রোহিঙ্গা অবস্থান নেওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে যেখানে বর্তমানে পাঁচশো আটান্নটি পরিবার রয়েছে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন শূন্যরেখার ক্যাম্প থেকে বাংলাদেশের অভ্যন্তরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের গণনা চূড়ান্ত করা হয়েছে এখানে আশ্রয়রত মোট রোহিঙ্গার দুই তৃতীয়াংশ বিভিন্ন ক্যাম্পে নিবন্ধিত শুধু এক তৃতীয়াংশের নিবন্ধন পাওয়া যায়নি রোহিঙ্গাদের রোববার সকাল থেকে সরানোর প্রক্রিয়া শুরু করা হবে উখিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে চার কোটি চল্লিশ লাখ টাকা ব্যয়ে ছয়টি ব্রিজের নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে চলতি অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংস্কার ও রক্ষণাবেক্ষণ প্রকল্প কর্মসূচির আওতায় উপজেলা রাজাপালং ইউনিয়নের চারটি ও পালংখালী ইউনিয়নের দুইটি ব্রিজের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমামুন জানান ইতিমধ্যে ব্রিজের নির্মাণ কাজ আশি শতাংশ শেষ হয়েছে বাকি কাজ আগামী মাসে শেষ হওয়ার কথা রয়েছে এসব ব্রিজের নির্মাণ কাজ শেষ হলে উপজেলা উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ পুনঃস্থাপন সহ পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হবে চকরিয়ায় ক্ষীরা চাষে কৃষকদের মাঝে বেশ আগ্রহ বেড়েছে চলতি মৌসুমে উপজেলায় চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঁচাশি হেক্টর জমিতে ইতোমধ্যে চাষের আওতায় এসেছে আশি হেক্টর আবহাওয়া অনুকূল থাকলে ক্ষীরা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষক কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন তিনি বলেন বাজারে ক্ষীরার চাহিদা থাকার পাশাপাশি দামও ভালো পাচ্ছে কৃষকেরা এতে দিন দিন চাষাবাদও বাড়ছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত পরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা চুয়াল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা আঠাশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি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 বেজে পঁচিশ মিনিটে